হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো টেরা যে নতুন টোকেনটা এসেছে নতুন চেন এসেছে টেরা যেটা আমরা জানি যে ইতিমধ্যে পুরনো লোনা যেটা ছিল সেটা লোনা ক্লাসিক হয়ে গেছে এবং নতুন চেন যেটা এসেছে সেটা টেরা হয়েছে টেরা প্রাইস আর চার্ট আমি ওপেন করে রেখেছি কয়েন মার্কেট ক্যাপে আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট এইটি ডলারে এখন টেরা ট্রেড করছে এবং টেরা বেশ ভালো একটা পোটেনশিয়াল কিন্তু মার্কেটে তৈরি হয়েছে আমাকে আমাদের কয়েকজন দর্শক বন্ধু কয়েকের প্রশ্ন করেছে বাইন্যান্সিয়াল স্টেটের ব্যাপারে প্রাইসের ব্যাপারে আজকে আমরা প্রাইস প্রেডিকশন নিয়ে কথা বলবো টেরা ফিউচার প্রাইস প্রেডিকশন অর্থাৎ বাইন্যান্সিয়াল স্টেট হওয়ার পরে হ্যাঁ, কি হতে পারে টেরালোনার ফিউচার সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওতে একটা করে লাইক দিবেন কারণ আপনারা যদি ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট না করেন আমি আপনাদের কাছে চেষ্টা করি একটা সঠিক তথ্য পৌঁছে দেওয়ার যাতে আপনাদের কিছু কাজে লাগে কিছু কাজে আসে নিশ্চয়ই আপনাদের কিছু কাজে আসে যে কারণে আপনারা ভিডিও দেখেন কিন্তু আপনারা যদি একটা লাইক না করেন একটা কমেন্ট না করেন তাহলে তো আমার কোনো উপকার হলো না তো কথা বাড়াবো না চলে যাব ভিডিওর মূল আলোচনায় তবে তার আগে আপনাদের জন্য একটি ঘোষণা ক্রিপ্টো মার্কেট ঝুঁকি সাপেক্ষ এখানে যে কোনো সময় লাভ বা লোকসান হতে পারে তাই সমস্ত ট্রেড করার আগে অবশ্যই নিজে রিসার্চ করে নেবেন কারণ এখানে লাভ লস সবই আপনার আমি শুধু আপনার নিজস্ব রিসার্চ আপনাদের সাথে শেয়ার করছি এগুলো সবই ক্রিপ্টো মার্কেটের রেগুলার গতি প্রকৃতির উপর নির্ভর করে রিসার্চ করা তবে ক্রিপ্টো মার্কেট নিয়ম ভেঙে অনেক কিছু অনেক সময় করে ফেলেছে এর যথেষ্ট প্রমাণ আছে আর্নিংস বাংলা কখনোই আপনার লাভ বা লোকসান কোনোটারই দাবিদার বা ভাগিদার নয় এবং কোনো ঘটনার জন্যই দায়বদ্ধ নয় বাংলাদেশে ক্রিপ্টো লিগাল না হয় আমরা বাংলাদেশিদের ক্রিপ্টো ব্যবহারে উৎসাহিত করি না তবে আশা করা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশেও এটা বৈধতা পাবে তাই এখন শিখে রাখলে কোনো ক্ষতি নেই তবে এটা দিয়ে অর্থ পাচার সহ কোনো দুর্নীতির উদ্দেশ্য থাকলে তাদের এই চ্যানেল থেকে দূরে থাকার আবেদন রইল এবার আমরা মূল আলোচনায় চলে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেরালুনা ইতিমধ্যে বেশ ভালো একটা প্রাইস আছে যদিও এটা যে প্রাইসে লঞ্চ করেছিল প্রায় টোয়েন্টি ডলারে লঞ্চ করেছিল দাম করেছে আমরা দেখেছি কিন্তু যখন বাইন্যান্সে লিস্টেড হবে আপনারা জানেন যারা আমার গত ভিডিওটা দেখেছিলেন আমি গতকালকে যে ভিডিওটা পাবলিশ করেছিলাম বাইন্যান্স সম্পর্কিত সেই ভিডিওটা যারা দেখেছিলেন সেখানে আমি বলেছিলাম যে আগামীকালকে অর্থাৎ থার্টি ফার্স্ট মে বাইন্যান্সে টেরালুনা লিস্টেড হবে এবং বাইন্যান্সে এয়ারড্রপ সকলকে ডিস্ট্রিবিউট করা হবে তো যারা দেখেননি ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে দেখুন প্রাইস কিন্তু ওয়ান সেন্ট বেড়ে বেড়ে গেল যাই হোক যারা ভিডিওটা দেখেননি তারা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন আর যারা দেখেছেন তো খুব ভালো তাহলে আগামীকালকে যখন বাইন্যান্সে লিস্টেড হবে তখন কি হতে পারে পরিস্থিতি প্রাইস কি অনেক বেশি আপ যেতে পারে কি পারে না আমরা একটু যদি বর্তমানে ট্রেডিং ভলিউমটা দেখি ট্রেডিং ভলিউম কেন একটা কয়েনের বা টোকেনের দেখব এই কারণটা আমি বেশ কয়েকবার এর আগের ভিডিওতে আলোচনা করেছি আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না এখানে একটু কয়েন মার্কেট ক্যাপে যদি আমরা টেরালোনা ট্রেডিং ভলিউমটা দেখি ট্রেডিং ভলিউম আছে এখানে হচ্ছে পনেরো কোটি ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো তেইশ ডলার এখানে অলরেডি ট্রেডিং ভলিউম আছে ট্রেডিং ভলিউম ডাউন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা কোনো ব্যাপার না কারণ হচ্ছে বাইন্যান্সে যখন লিস্টেড হবে আমি একটু বাইন্যান্সের ইউজার লিস্টটা আপনাদের দেখাতে চাই তবে তার আগে একটু বলে নিই আরেকবার ট্রেডিং ভলিউম হচ্ছে কত কি পরিমাণ ট্রেড হচ্ছে সেটার একটা পার্সেন্টেজ অর্থাৎ আমি কয়েকবারই বলেছি আমার বেশ কয়েকটা ভিডিওতে যখন একটা টোকেন বেশি বাই হয় তখন প্রাইস আপ হয় যখন বেশি সেল হয় তখন প্রাইস ডাউন হয় এটা হচ্ছে ক্রিপ্টো মার্কেটের স্বাভাবিক নিয়ম সহজে বোঝার জন্য এর সাথে অনেক অ্যালগোরিদম আছে অনেক হিসাব কিতাব আছে কিন্তু এইটা স্বাভাবিকভাবে এই ঘটনাটা কিন্তু ঘটে থাকে যদি ব্যতিক্রম কিছু না ঘটে তাহলে এখানে দেখা যাচ্ছে এখনই কিন্তু টেরালোনার বেশ ভালো একটা ট্রেডিং হচ্ছে আর এখন সমস্ত মার্কেট মিলে যে কয়েকটা মার্কেটে টেরালোনার লিস্টেড হয়েছে প্রত্যেকটা মার্কেট মিলে যে পরিমাণ ট্রেডিং হচ্ছে যখন বাইন্যান্সে লিস্টেড হবে তখন কিন্তু এই ট্রেডিং ভলিউমটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে কারণ হচ্ছে কি আমি দিচ্ছি গুগলের দেওয়া তথ্য মতে বাইন্যান্সের দুই হাজার একুশের অক্টোবর পর্যন্ত বাইন্যান্সের ইউজার হচ্ছে total twenty eight point five million এত বড় সংখ্যার একটা কমিউনিটি এর মধ্যে যদি দুই পাঁচ মিলিয়নও টেরালোনার বায়ার হয় এবং তাদের মধ্যে যদি একজন বড় একজন দুইজন পাঁচজন যে বড় ট্রেডার থাকবে না এটার তো কোনো গ্যারান্টি নেই এখানে গুগল গুগল আমি সার্চ করেছিলাম গুগলে দেখুন লিখেছে as of October two thousand twenty one according to an estimate estimate there are over twenty eight point five million Binance user তাহলে চিন্তা করুন এত বড় একটা কমিউনিটির মধ্যে কি বেশ ভালো একটা আমরা আশা করতে পারি না যে খুব ভালো অ্যামাউন্টের একটা সংখ্যা এখান থেকে বের হয়ে আসবে ট্রেডাররা যারা ট্রেডারলোনাতে ট্রেড করবে অবশ্যই কারণ ট্রেডারলোনা একটা পরিচিত টোকেন পরিচিত কয়েন যদিও সেটা নতুন করে রিবার্থ হয়েছে তবুও আমরা আশা করতেই পারি এবং বাইন্যান্সে লিস্টেড হলেই এটার প্রাইস বেশ ভালো পরিমাণ পাম্প করবে ভালো পরিমাণ উপরে যাবে এটা আশা করা যায় এটা হচ্ছে আমার নিজস্ব মতামত তবে প্রাইস সর্বোচ্চ কত যেতে পারে এটা কিছুই বলা যাচ্ছে না আমাকে দ্বিতীয় যে প্রশ্ন আপনারা করেছিলেন সেটা হচ্ছে প্রাইস সর্বোচ্চ কত যেতে পারে এটা বিশ ডলার যেতে পারে পঞ্চাশ ডলারও যেতে পারে আমি কিছুই এই মুহূর্তে বলতে পারবো না কারণ আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটে যে কোনো ঘটনা ঘটতে পারে যে কোনো সময় এটা ট্রেডারদের উপর নির্ভর করে তারপরে মার্কেটের ফান্ডামেন্টাল অবস্থার উপরে নির্ভর করে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না তবে প্রাইস যে আপ হবে মার্কেটে যে একটা হাইপ আসবে টেরালোনার মার্কেটে একটা হাইপ আসবে এটা মোটামুটি ধরে নেওয়া যায় তারপরে হচ্ছে যে এটাকে আবার ডাম্প করবে কিনা আপনাদের পরবর্তী প্রশ্ন ছিল এটাকে আবার ডাম্প করবে কিনা ডাম্প করাটা স্বাভাবিক কারণ টেরা যদিও নতুন একটা চেন নিয়ে এসেছে তারা কিছুদিন আগে যে ঘটনাটা ঘটালো এটার জন্য মানুষের মনে একটা ত্রাস থেকেই গেছে যখন আপ হবে তখন সম্ভাবনা আছে যে এটা অনেকে বিক্রি করে দিয়ে প্রফিট বুক করে এখান থেকে বের হয়ে আসতে পারে তবে বলা যায় না লোনা যে একেবারে আবার আগের পরিস্থিতিতে হয়ে যাবে লুনা ক্লাসিকের মতো হয়ে যাবে এরকম এখনই বলার কিছু নেই টেরালুনা মোটামুটি মার্কেটে বেশ ভালোই রান করবে তবে আপনারা যারা ছোট ছোট ট্রেড করছেন যারা শর্ট টাইম ট্রেড করছেন তাদের জন্য যদি আপনারা আমার পরামর্শ নিতে চান তাহলে পরামর্শ হচ্ছে আপনার যা পোর্টফোলিও আছে যদি আপনার পঞ্চাশ ডলার থেকে থাকে আপনি সেখান থেকে পঁচিশ ডলার বাই করুন এবং পঁচিশ ডলার রেখে দিন এই পঁচিশ ডলার আপনি যখন আগামীকালকে বাইন্যান্সে যখন ট্রেডালুনা লিস্টেড হবে আপনি তখন এই পঁচিশ ডলার দিয়ে বাই করবেন এবং যখনই প্রায় সাফ হবে আপনি সেল করে আপনার প্রফিট বুক করে বের হয়ে আসবেন আর যারা লং টাইম হোল্ডার আছেন তাদের কথা ভিন্ন তারা নিজস্ব রিস্কে আপনি বাই সেল করবেন আমি এখানে সম্পূর্ণ আমার নিজস্ব মতামত নিজস্ব চিন্তা তুলে ধরলাম বাকিটা আপনারা আপনাদের রিসার্চে বাই সেল করবেন এবং অবশ্যই ক্রিপ্টো মার্কেটের ঝুঁকি বুঝে শুনে শিখে তারপরে ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন